পাঁচ টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার চিকেনগুলো আমি একে একে দিয়ে দেবো চিকেনের বোথ সাইড কিন্তু 10 মিনিট 10 মিনিট করে এভাবে আমি রান্না করে নেব তো দেখতেই পারছো চিকেনের এক সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার সব চিকেনগুলোকে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি আমাদের চিকেন টিক্কা কিন্তু এই স্টেজেই একদম রেডি আমি টিক্কাগুলোকে তুলে নিচ্ছি চিকেন টিক্কাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে কিন্তু রেস্টুরেন্ট স্টাইল টাচ দেওয়ার জন্য আমি এটাকে একটা স্কিওয়ারের মধ্যে এভাবে ভরে নেব আর ঠিক এভাবেই স্কিওয়ারটা আমি ডিরেক্ট ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রান্না করব যতক্ষণ না কালো কালো স্পট চিকেনের গায়ে পড়ছে এইভাবে তোমরা যদি বাড়িতে চিকেন টিক্কা বানাও এটা কিন্তু কোনো অংশেই রেস্টুরেন্টের থেকে কম হবে না রেসিপিটা অবশ্যই বানিও বাড়িতে লিখে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা